হ্যালো বন্ধুরা নমস্কার আমি Manoranjan Roy this is success চ্যানেলে আপনাদেরকে স্বাগত সামনের ক্লাসে আর্স আওয়াল বইয়ের থেকে পঁচিশ অবধি পড়া হয়েছে আজকে হবে সিরিয়াল নাম্বার ছাব্বিশ থেকে শুরু হ্যাঁ আর এই বইটির পিডিএফ সম্পূর্ণ পিডিএফ ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক তো তোমরা বইটি ডাউনলোড করে নিবা নেবেন ওকে তো দেখো ছাব্বিশ নম্বর বেশি দেরি না করো অঙ্কগুলি শুরু করি ছাব্বিশ নম্বর হলো যদি কোনো সংখ্যার বাঁ দিক থেকে অঙ্কগুলি যথাক্রমে এক্স ওয়াই জেড ডাব্লিউ হয় তাহলে সংখ্যাটি কত তাই তো তাহলে আমরা লিখতে পারি না যে দেখো এখানে বলছে যে কোনটা আমরা আমরা অপশন ট্রাই করবো মানে বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত লিখতে বলছে তো ডাব্লিউ মান আমরা ওয়ান ধরবো আর জেটের মান দশ এ ওয়াইয়ের মান হচ্ছে একশো ঠিক আছে আর এক্সের মান হলো আমাদের ওয়ান থাউজেন্ড কীভাবে দেখো সংখ্যাটি হলো এক্স ওয়াই জেড ডাব্লু এরকমভাবে হবে সিরিয়াল মানে কিন্তু সংখ্যা না মানে এটা বসাইলাম ঠিকই কিন্তু এইটা বলেই মানে এইভাবে বসাইলাম জন্য এই অ্যান্সার হবে সেটা কোনোদিনও না ঠিক আছে কীভাবে হবে এটা মানে যদি ওয়ান ধরি তাহলে এটাকে দশ ধরতে হবে জেড মানে একক দশক শতক হাজার ঘরে আছে দেখতে হবে কোন ঘরে আছে আগে দেখো ওয়াই কিন্তু কোন ঘরে আছে একক ঘরে আছে ঠিক আছে তারপর জেড কোন ঘরে আছে দশকের ঘরে আছে ঠিক আছে ওয়াই হাজারের ঘরে আছে মানে একক দশক শতকের ঘরে আছে ঠিক আছে এবার এক্স হলো তোমাদের হাজারে এক দশক হাজার এই যে হাজারের ঘরে আছে অঙ্কটি মানে সরি অঙ্কটি হবে এরকম ভাবে কিরকম ভাবে হবে দেখো ডাব্লু আছে এককের ঘরে জেড আছে দশকের ঘরে ঠিক আছে ওয়াই আছে শতকের ঘরে এক্স আছে হাজার ঘরে তাহলে অঙ্কটি হতে পারে না যে এক হাজার এক্স প্লাস ঠিক আছে এক হাজার এক্স প্লাস একশো Y plus ten Z plus W মানে দেখো এটাকে যদি আমরা যোগ করি মানটা দাঁড়াচ্ছে আমাদের চারটা এক মানে এক হাজার এক হাজার একশো এগারো মান তাই তো এক হাজার একশো এগারো মান যদি ওয়ান ডাবল সবগুলোই মানে মানে কি বলতো প্রত্যেকটারই মান কিন্তু ওয়ান যদি আমরা যদি ধরি তাহলে চারটা ওয়ান পর আমরা বসাতে পারতেছি তো চারটা ওয়ানের যোগফল কিভাবে বের করব দেখো যোগফল হলো আমরা এক তাই তো দশ একশো আর দিকে হলো হাজার যোগ করলে কিন্তু আমাদের চারটা ওয়ান মানে এক হাজার একশো এগারো আসতেছে তো মানটা কিন্তু এইভাবে আমরা বসাতে পারি কিন্তু তাই তো সুতরাং এটা আমাদের সঠিক অ্যান্সার হবে মানে কিভাবে বসবে অ্যান্সারটা আসবে দেখো এক হাজারকে আমরা ten to the power X লিখতে পারি ten to the power ten to power three X কেন three cube sorry ten cube মানে হলো তোমার এই কিউবের জন্য তিনটা শূন্য ওকে শূন্য আছে জন্য প্লাস দশ square Y plus ten Z plus W এটা আমাদের সঠিক অ্যান্সার ওকে আমাদের ডি নম্বর অপশন একেবারে সঠিক তো এরপরে দেখো সাতাশ নম্বর ছাব্বিশ নম্বর হয়ে গেল এখন সাতাশ নম্বর তো সাতাশ নম্বরে দেখো যে যদি এন এবং পি উভয়ই বিজোড় সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি জোড় সংখ্যা হবে মানে বলছি যে এন ও পি কিন্তু উভয়ই কিন্তু বিজোড় সংখ্যা ওকে বোঝা গেল দেখো এন ও পি উভয় কি হলো একটি বিজোড় সংখ্যা দেখতে হবে যে এর মানটা বিজোড় বসাবো আমরা কিভাবে বিজোড় বসাবো এন এর মান যদি আমরা থ্রি ধরি আর পি এর মান যদি আমরা ফাইভ ধরি দেখো এন এর মান হলো থ্রি এটা একটা বিজোড় সংখ্যা পি মান হলো তোমাদের আমরা লিখলাম পাঁচ মানে পাঁচ হলো একটি বিজোড় সংখ্যা তো বলছে যে তাহলে নিম্নলিখিত কোনটি জোড় সংখ্যা হবে মানে আমাদের মানগুলি জোড় মানে অ্যাড করি আমাদের মানে অপশন ট্রাই করতে হবে যে এম আর এন আর পি এর মান মানে বসিয়ে কোনটি জোড় সংখ্যা আসতেছে মানে জোড় আনতে হবে তাই তো প্রথমে আমরা এ নম্বর অপশন যদি ট্রাই করি ঠিক আছে তাহলে এন প্লাস পি দেখো এন এর মান থ্রি আর পি এর মান হলো ফাইভ যোগ করলে কিন্তু আট আসে আট হলো একটি জোর সংখ্যা এটা আমাদের অপশন কিন্তু একদম সঠিক এ নম্বর অপশন মিলে গেছে কিন্তু হ্যাঁ মিলে গেল এরপর দেখতে যাব না যে আরো আদার্স অপশনগুলো হবে কিনা পরীক্ষার খাতায় কিন্তু আমরা এইভাবে টাইম নষ্ট মানে সময় নষ্ট কিন্তু করবো না একেবারেই করা চলবে না হ্যাঁ দেখবো এ নম্বর অপশন সঠিক মিলে গেছে ব্যাস এটাই ক্লিয়ার ওকে বুঝা গেল হ্যাঁ, এরপর দেখো উনত্রিশ নম্বর সরি উনত্রিশ না আঠাশ নম্বর অঙ্ক ঠিক আছে দেখো একটি পূর্ণ সংখ্যা n এর ক্ষেত্রে যদি n কিউব বিজোড় হয় তাহলে নিম্নলিখিত বিবৃতিটি কোনটি সঠিক মানে n হলো একটি বিজোড় সংখ্যা না মানে n স্কয়ার হলো বিজোড় না মানে n স্কয়ার হলো জোড় কেবলমাত্র ওয়ান কেবলমাত্র টু কেবলমাত্র না ওয়ান এবং টু অপশন কেবলমাত্র ওয়ান এবং থ্রি এখানে দেখতে হবে যে দেখো n এর ক্ষেত্রে পূর্ণ সংখ্যা কিন্তু n মানে n এর মান ওয়ানও হতে পারে থ্রিও হতে পারে দুইও হতে পারে দুই কিন্তু জোর সংখ্যা এটা কিন্তু বিজোড় না কিন্তু যদি মানে n এর মান যে কোনো একটি মান হতে হবে ঠিক আছে কিন্তু n কিউব হবে একটি বিজোড় ঠিক আছে এবার তার মধ্যে কোনটি সঠিক n স্কোয়ার হলো বিজোড় সংখ্যা দেখো দেখো এখানে মানে এন একটা কি পূর্ণ সংখ্যা আমরা নিব যে n এর মান এমন একটা মান হতে হবে যা n কিউব হবে আমাদের একটা বিজোড় সংখ্যা তাই তো দেখো এখানে যদি আমরা বিজোড় সংখ্যা বলতে যদি আমরা একশো পঁচিশ বসাই ঠিক আছে একশো পঁচিশ কি মানে হলো আমাদের n এর মান হলো পাঁচ তো n এর মান যদি পাঁচ হয় তাহলে পাঁচের কিউব হলো আমাদের একশো পঁচিশ তাই না এটা কিন্তু আমাদের একটা বিজোড় সংখ্যা কিন্তু n কিন্তু আবার n এর মান হচ্ছে পাঁচ পাঁচ হলো একটি পূর্ণ সংখ্যা তাহলে এবার দেখো যে n হলো বিজোড় সংখ্যা তাই না n কিন্তু একটা বিজোড় সংখ্যা কিন্তু এটা অবশ্যই প্রমাণ হয়ে গেল ঠিক আছে এবার বলছে যে n স্কয়ার হলো বিজোড় তাহলে n স্কয়ার যদি হয় বিজোড় তাহলে একটা প্রমাণ করতে হবে তাহলে পাঁচ স্কোয়ার ইকুয়াল টু পাঁচ পাঁচা পঁচিশ দেখো এটা কিন্তু বিজোড় সংখ্যা তাহলে দুইও প্রমাণিত হয়ে গেল এবার n স্কয়ার টু মানে সরি n স্কয়ার হলো জোড় সংখ্যা তো n স্কয়ার কি জোড় সংখ্যা হয়ে গেছে এটা বলো হয়নি তো তাহলে আমাদের কি কি প্রমাণ হলো এন হলো বিজোড় সংখ্যা সেটা আমাদের প্রমাণ প্রমাণ হয়ে গেল এন এর মান পাঁচ পাঁচ হলো একটি বিজোড় সংখ্যা ওকে সেটা কিন্তু পূর্ণ সংখ্যাও হবে এবার এন স্কোয়ার হলো বিজোড় সংখ্যা তো এন স্কোয়ার এই যে এন স্কোয়ার আমরা বিজোড় সংখ্যা বের করে ফেললাম মানে পঁচিশ ঠিক আছে পাঁচের স্কোয়ার হলো পঁচিশ তো বোঝা গেল তাহলে এক অপশন আর দুই অপশন সঠিক কেবলমাত্র ওয়ান এবং টু আমাদের সঠিক অ্যান্সার সি নম্বর অপশন বোঝা গেল যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবেন ক্লাসগুলিতে ওকে এরপরে দেখো উনত্রিশ দেখো কি বলছে যে যদি এন মাইনাস ওয়ান একটি বিজোড় সংখ্যা হয় তাহলে সংখ্যাটির নিকট অন্য দুটি সংখ্যা কত হবে মানে এখানে বলছে যে এন মাইনাস ওয়ান মনে করে একটি বিজোড় সংখ্যা মনে করো নয় এবং বলছে যে তাহলে সংখ্যাটিতে নিকটতম অন্য সংখ্যা কত হবে মানে একটা বিজোড় সংখ্যা মনে করো তোমরা ধরলা তেরো তাই তো তো তেরো এর নিকটতম সংখ্যাগুলি কি কি এটাই চাইছে যে তেরো এর নিকটতম সংখ্যাগুলি কি কি তো আমরা বের করতে হবে যে তো দেখো এন মাইনাস ওয়ান একটি কি সেটাকে আমরা বিজয় সংখ্যা বানাবো কিভাবে কি বানাবো বিজয় সংখ্যা বানাবো তাই তো বিজয় সংখ্যা বানাবো তো এন এর মান যদি আমরা ধরি পঁচিশ সরি আহ একটা জোর সংখ্যা ধরতে হবে কারণ জোর ধরলে জোর থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমাদের আসে কিন্তু তেইশ তো তেইশ কিন্তু একটি কি বিজয় সংখ্যা প্রমাণ হয়ে গেল না হয়ে গেল কিন্তু তাহলে এন এর মান আমাদের চব্বিশ তাহলে সংখ্যাটির নিকট ঠিক আছে সংখ্যাটির নিকট অন্য দুটি সংখ্যা কি কি তো এন এর মান যদি চব্বিশ হয় দেখো এন একটা হতে পারে এন কি দেখো বিজয়ের একটা সংখ্যা এখানে তেইশ আর এখানে কত আসলো বাইশ মানে এই একটি বিজয় সংখ্যা বিজয় সংখ্যা পাশা সরি এখানে চব্বিশ আসবে ঠিক আছে তো বাইশ তেইশ চব্বিশ পাশাপাশি সংখ্যা হলো বাইশ আর পাশাপাশি সংখ্যা হলো চব্বিশ ঠিক আছে তো এবার দেখো এন এন এর মান আমরা কত আসলাম চব্বিশ কিন্তু এবার এন মাইনাস ওয়ান দেখো এন মাইনাস ওয়ান হলো আমাদের তেইশ তো এই পাশাপাশি সংখ্যা দুটি কিন্তু কখনো হতে পারে না তাই তো এরপর দেখবো এন এন আছে তেইশ কারণ আমাদের তেইশ তো বের হয়ে গেল বিজয় সংখ্যা তাহলে এন কিন্তু পাশাপাশি সংখ্যা না কিন্তু আদার্স আমরা অপশন যে ট্রাই করবো সেটা কখনো করব না এবার দেখো এন মাইনাস থ্রি তো আমাদের এন এর মান হলো কত চব্বিশ তো চব্বিশ থেকে তিন বিয়োগ করলে আমাদের কত থাকে একুশ ঠিক আছে আবার এন থেকে প্লাস ওয়ান মানে দেখো এন মাইনাস থ্রি একটা কমা দিয়ে এন প্লাস ওয়ান একটা ঠিক আছে এন এর মান চব্বিশ মাইনাস থ্রি এটা এন এর মান চব্বিশ মাইনাস সরি প্লাস ওয়ান তো এখানে আসলো পঁচিশ আর এখানে আসলো একুশ তো পাশাপাশি সংখ্যা দুটি হতে পারে কারণ আমাদের মেইনলি সংখ্যা আসলো আমাদের তেইশ ওকে এটা হতে পারি হ্যাঁ মানে নিকটতম মান আর কি ঠিক আছে এরপর আমরা অপশন ট্রাই করবো আবার যে এন মাইনাস থ্রি দেখো এন মাইনাস থ্রি এন এর মান চব্বিশ ঠিক আছে এন প্লাস ফাইভ এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে এন এর মান চব্বিশ থেকে আর পাঁচ যোগ করলে কিন্তু আমাদের আসছে কত উনত্রিশ আর চব্বিশ থেকে তিন বিয়োগ করলে আমাদের থাকে একুশ তো এটা কিন্তু এটা কিন্তু পাশের থাকতেছে ঠিকই কিন্তু এই উনত্রিশ থাকতেছে কিন্তু দূরেই মানে তেইশ থেকে দূরে গেলে আমাদের অনেক দূর হয় ওকে তাই আমাদের সঠিক মান হবে একেবারে এই হলো একুশ আর পঁচিশ মানে N minus three comma N plus one এটা আমাদের কিন্তু সঠিক মান একেবারে হবে ওকে এরপরে দেখো তিরিশ নম্বর তো তিরিশ নম্বরে বলছি যে নিম্নলিখিত কোনটি সবসময় বিজোড় দেখো এখানে কিন্তু বিজোড় বলছে মানে বিজোড় আমরা ধরতে পারি পনেরো পঁচিশ যাই হোক মানে দুই দিয়ে ভাগ যাবে না সেগুলি হলো আমাদের বিজোড় সংখ্যা তো দুটি বিজোড় সংখ্যার যোগফল দেখো দুটি বিজোড় সংখ্যার যোগফল কিন্তু সবসময় কিন্তু জোর সংখ্যাই আসে দেখো তুমি একটা বিজোড় সংখ্যা হলো পাঁচ আর একটা বিজোড় সংখ্যা হলো সাত তো পাঁচ আর সাতের যোগ করলে কিন্তু বারো আসে তো বারোকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের ছয় আসে তো দেখো সেটা কিন্তু বারো কিন্তু একটি হলো জোর সংখ্যা কারণ বারোকে দুই দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে তাহলে এ নম্বর অপশন আমাদের হবে না তাহলে এবার দেখো দুটি দুটি বিজোড় সংখ্যার বিয়োগফল এটা কখনই না যদি যোগফল জোর হয় তাহলে বিয়োগফল অবশ্যই সেই জোর সংখ্যাই হবে ঠিক আছে তো দেখো এরপর দুটি বিজোড় সংখ্যার গুণফল হ্যাঁ এটা হতে পারে যে দেখো একটা বিজোড় সংখ্যা হলো পাঁচ আর একটা বিজোড় সংখ্যা হলো সাত তো পাঁচ আর সাথে গুণ করলে আমাদের পঁয়ত্রিশ আসে তাই তো তো পঁয়ত্রিশকে দুই দিয়ে আমাদের আমাদের কিন্তু ভাগ হবে না তাহলে কিন্তু এটাই আমাদের সঠিক অ্যান্সার কারণ পঁয়ত্রিশ একটি হলো বিজোড় সংখ্যা তাই তো তো সি নম্বর অপশন আমাদের সঠিক অ্যান্সার এটা আমি করলাম না কিন্তু ঠিক আছে তো এরপর দেখো একত্রিশ নম্বর যদি এক্স একটি বিজোড় সম্পূর্ণ সংখ্যা হয় মানে বিজোড় এক্স একটি কি বিজোড় পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা কিন্তু আবার বাট বিজোড় হবে ঠিক আছে তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক তো দেখো আমাদের কিন্তু মানে অপশন টেস্ট করলে হবে না কিন্তু মানে এভাবে দেখতে হবে যে তো দেখো তো দেখো এক্স হলো একটি আমাদের কি বিজোড় সংখ্যা তো বিজোড় এর মান আমরা বসাইতে পারি যে কত যাই হোক সাতাশ বসাতে পারি তাই তো একটা মান নিলাম নিয়ে নিলাম কত সাতাশ তো দেখো এখানে এ নম্বর অপশন এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে কি বিজয় সংখ্যা আমরা কি বানাইলাম যে বিজয় সংখ্যা এক্স এর মান সাতাশ এবার দেখো কোনটি সঠিক হবে ফাইভ এক্স মাইনাস টু হলো জোড় সংখ্যা তো আমাদের ফাইভ এক্স এক্স এর মান যদি আমরা যাই হোক এটা কিন্তু এক্স এর মান আমরা সরি এখানে আমরা পাঁচ বসাবো ঠিক আছে পাঁচ কম দিয়ে দিলে আমাদের সুবিধা হবে এক্স এর মান আমরা পাঁচ ধরবো পাঁচ হলো একটি বীজ সংখ্যা ঠিক আছে তো ফাইভ এক্স মাইনাস টু এই নম্বর option five X minus two তো এখানে এটাকে আমরা কি এটাকে আমরা জোড় সংখ্যা কিভাবে হবে জোড় সংখ্যা তাই তো প্রমাণ হবে কিনা দেখতে হবে কি তো এক্স এর মান পাঁচ তো পাঁচ পাঁচ আর পঁচিশ দেখো five into five minus two ঠিক আছে পঁচিশ মাইনাস টু হলে আমাদের তেইশ তেইশ হলো একটি আমাদের জোড় সংখ্যা কিন্তু এখানে বলছে যে জোড় সংখ্যা তাহলে আমাদের এ নম্বর অপশান কিন্তু একেবারে সঠিক হবে না ওকে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এরপরে দেখবো আমরা বি নম্বর অপশান দেখো তো এরপর দেখো বি নম্বর অপশান তো বি নম্বর অপশানে আমরা কি ট্রাই করবো দেখো এখানে আছে five X square plus two হলো বিজোর সংখ্যা দেখো five X square plus two হলো আমাদের কি বিজোর সংখ্যা এটা কি আমরা কি প্রমাণ করব তো ফাইভ ইন্টু ফাইভ তার স্কোয়ার দেখো এক্স এর মান পাঁচ তো পাঁচের আমরা স্কোয়ার দিয়ে দিতাম ঠিক আছে প্লাস টু তো দেখো এখানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ স্কোয়ার পঁচিশ হয় তার সাথে পাঁচ গুণ করলে আমাদের একশো পঁচিশ হয় ঠিক আছে প্লাস টু ওকে তো হয়ে গেল আমাদের বারো সাত মানে একশো সাতাশ তো একশো সাতাশ হলো আমাদের কি একটা বিজোড় সংখ্যা না তাই না বিজোড় সংখ্যা তাহলে বিজোড় সংখ্যা মানে এটা বিজোড় একদম ঠিক আছে তাহলে দেখো five X square plus two হলো বিজোড় সংখ্যা এটা প্রমাণিত হয়ে গেল কিন্তু একদম তাহলে বি নম্বর অপশন আমাদের সঠিক অ্যান্সার এই বি নম্বর অপশনে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল এরপরে যে আমরা সি নম্বর অপশন ট্রাই করব এটা করব না ওকে এরপরে যে আমরা ডি নম্বর অপশন ট্রাই করব এটা কখনো করব না অপশন ট্রাই করলাম অপশন আমাদের মিলে গেছে ব্যাস ওটাই ডাইরেক্ট অ্যান্সার আর কোনো কথাই না ঠিক আছে এরপরে যাবো আমরা বত্রিশ নম্বরে তো দেখো বত্রিশ নম্বর বলছি যে যদি এ এবং বি এমন সংখ্যা হয় যাতে A B is equal to zero তাহলে তাহলে কি যে A is equal to zero এবং B is equal to zero A is equal to zero অথবা B is equal to zero অথবা উভয়ই ওকে তারপর বলছি যে A is equal to zero এবং B not is equal to zero B is equal to zero এবং A not is equal to zero তো দেখো জিরোর সাথে কোনো সংখ্যা গুণ করলে কিন্তু জিরো হয় ওকে তো কিন্তু আমাদের দেখো A is equal to zero এবং B is equal to zero দেখো zero into zero is equal to কি জিরো প্রমাণ এ নম্বর অপশন একদম ডাইরেক্ট কোনো কথা না ঠিক আছে হয়ে গেল তাই তো ডাইরেক্ট কিন্তু এ নম্বর অপশন ট্রাই হয়ে গেল কিন্তু একটা লজিক রাখতে হবে যে এর মান যদি আমরা ওয়ান ধরি বির মান যদি আমাদের জিরো হয় বললাম না কোনো সংখ্যার সাথে শূন্য বা শূন্য গুণ হলে কিন্তু শূন্যই অ্যান্সার হয় মানে কোনো সংখ্যার সাথে জিরো গুণ হলেই জিরোই হবে তাহলে দেখো এর মা এ ইজুয়াল টু জিরো অথবা বি ইজুয়াল টু জিরো অথবা উভয়ই দেখো উভয়ের মান কি উভয়ের মান কিন্তু জিরো হতে পারে তাহলে আমাদের কিন্তু বি নম্বর অপশন একদম সঠিক হবে কিন্তু হ্যাঁ আমরা এ নম্বর অপশন মিলে গেল তাই বলে এ নম্বর অপশন ডাইরেক্ট একদম সঠিক অ্যান্সার এভাবে দিব না কিন্তু দেখতে হবে যে লজিক জিনিসটা কোথায় আছে মানে দেখো এর মান আমাদের ওয়ানও হতে পারে কিন্তু বির মান জিরো অবশ্যই হবে হ্যাঁ বির মান যদি ওয়ান হতে পারে তো এর মান আমাদের কিন্তু জিরো হবে তো দেখো অঙ্কটা A B is equal to zero তাই তো তো A into zero is equal to কি জিরো প্রমাণিত তারপর বির মান যদি ওয়ান হয় দেখো zero into one is equal to কি জিরো হয়ে গেল তাই তো তাহলে এবার জিরো ইন্টু জিরো হয়ে গেল জিরো তাহলে বলছে যে এর মান আমাদের জিরো হতে পারে বির মান আমাদের জিরো হতে পারে তাই তো এর মান জিরো হতে পারে বির মানও জিরো হতে পারে আবার এর মান যদি ওয়ান হয় বির মান অবশ্যই জিরো হবে আবার বির মান যদি ওয়ান হয় তাহলে এর মান হবে অবশ্যই আমাদের জিরো হবে মানে উভয়ই অথবা মানে এ ইজুয়াল টু জিরো অথবা বি ইজুয়াল টু জিরো অথবা বলতে দেখো এ ইজুয়াল টু জিরো কিন্তু বি ইজুয়াল টু ওয়ান অথবা বি ইজুয়াল টু জিরো কিন্তু এ ইজুয়াল টু ওয়ান অথবা কি যে A equal to zero B equal to zero হতে পারে তাহলে আমাদের কিন্তু বি নম্বর অপশন সঠিক অ্যান্সার দেখো এরপরে আমাদের চৌত্রিশ নম্বর তেত্রিশ নম্বর সেরকম অঙ্কে অঙ্ক কোনোদিনও আসবে না ঠিক আছে তো চৌত্রিশ নম্বর দেখো যে এম এন ও পি পূর্ণ সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি জোর হলে M bracket N plus O bracket P minus Q হলো একটি জোর সংখ্যা তো দেখো যে মানে এম এন ও পি কিন্তু একটি সম্পূর্ণরূপে পূর্ণ সংখ্যা হবে কিন্তু কোনটি জোর সংখ্যায় এম এন এম এর মানও জোর হতে পারে এন এর মানও জোর হতে পারে ও এর মানও জোর হতে পারে পি এর মানও জোর হতে পারে কিউ এর মানও জোর হতে পারে ওকে কিন্তু এখানে একটা দিক একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যদি কি জিনিস যে কোনো জোড় সংখ্যার সাথে কোনো বিজোড় সংখ্যা গুণ হলে কিন্তু সেই জোড় সংখ্যাই অ্যান্সার হবে ওকে দেখো দুই মনে একটা জোড় সংখ্যা জোড় সংখ্যা মনে করো দুই কি একটু জোড় সংখ্যা কিন্তু এর সাথে যদি আমরা পঁচিশ গুণ করি তাহলে আমাদের কিন্তু পঞ্চাশ এবার ধরো কত ষোলো একটি জোড় সংখ্যা এর সাথে কি আমরা তিন গুণ করলাম তাহলে তিন ষোলো আটচল্লিশ কিন্তু আসলো বোঝা গেল দেখো পঞ্চাশ একটা আসলো আটচল্লিশ একটা আসলো দুই কিন্তু জোর সংখ্যা ষোলো কিন্তু জয় জোর সংখ্যা কিন্তু এখানে দেখো পঁচিশ কিন্তু বিজোড় সংখ্যা তিন কিন্তু বিজোড় সংখ্যা ওকে মানে জোর এর সাথে কোনো বিজোড় সংখ্যা গুণ হলে কিন্তু সেটা কিন্তু অবশ্যই জোড় সংখ্যা হয় তাই তো তো এখানে বলছে কোনটি জোড় সংখ্যা দেখো এদের মান কিন্তু যোগ করেই আমাদের জোড় সংখ্যা হতে পারে কিন্তু কোনটি জোড় সংখ্যা মানে যে কোনো একটি বলছে কিন্তু এখানে কিন্তু এন প্লাস ও হলো দুইটি এখানে দুইটি সংখ্যা বলা হয়েছে তো দুইটি সংখ্যা যদি মনে করো আমাদের কি নিয়ম আছে যে কোনো জোড় সংখ্যার সাথে কোনো বিজোড় সংখ্যা যদি আমরা যোগ করি ঠিক আছে তাহলে সেটা কিন্তু বিজোড় সংখ্যাই হতে পারে কারণ দেখো টু এর প্লাস থ্রি ফাইভ আসলো না এবার মনে করো যদি ষোলো প্লাস থ্রি দিই তাহলে আমাদের কিন্তু উনিশ দেখো কোনো জোর সংখ্যার সাথে কোনো বিজোড় সংখ্যা যদি যোগ হয় এটা নিয়ম লিখে রাখো তোমরা খাতায় যে তাহলে নিয়মটা লিখে রাখো যে কোনো বিজোড় সংখ্যার সাথে সরি কোনো জোর সংখ্যার সাথে কোনো বিজোড় সংখ্যার যোগ হলে তার মান কিন্তু সবসময় বিজোড়ই হয় এটা মনে রাখতে হবে ওকে হ্যাঁ আর একটা নিয়ম লিখে রাখো যে কোনো জোড় সংখ্যার সাথে কোনো বিজোড় সংখ্যা গুণ হলে কিন্তু সেটা কিন্তু জোড় সংখ্যাই হবে তাহলে দেখো আমাদের কিন্তু এন প্লাস ও এটা যদি জোর ধরি এন এর মান যদি জোর হয় তাহলে এটা কি নিশ্চয়ই বিজোড় হবে তাহলে কিন্তু আমাদের কি বিজোড় মান আসলো সেম এটারও হবে তাই তো তাহলে কিন্তু আমরা এটা করব না বিয়োগফল করলে দেখো এবার যদি বিয়োগ বলছে তো এখানে তো ষোলো মাইনাস থ্রি বিয়োগ করলে আমাদের আসলে কত তেরো দেখো কোনো জোর সংখ্যার সাথে কোনো বিজোড় সংখ্যা বিয়োগ করলে তার মান কিন্তু বিজোড়ই আসে জোর কিন্তু কখনো আসে না তাহলে আমাদের একটা মান কি আসলো যে কোনো জোর সংখ্যার সাথে বিজোড় সংখ্যা গুণ করলে তার মান কিন্তু জোরই আসে তাহলে এম এম কি আমরা গুণ করলাম তাই তো এম এর মান যদি আমরা দুই ধরি তো এটাকে আমরা বলা যায় এগারো এটাকে পনেরো সরি এখানে পাঁচ পাঁচ একদম পঁচপান্ন আর দুই গুণ করলে একশো দশ তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এই নম্বর অপশন হবে একেবারেই ওকে বোঝা গেল ব্যাস এরপর যাব আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে তো এখানে দেখো যে অ্যান একটি যদি অ্যান একটি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি ক্ষুদ্রতম ওকে তো কোনটি ক্ষুদ্রতম মান হবে আর কি কোনটি ক্ষুদ্রতম এখানে জিরো আছে মাইনাস এন আছে টু এন আছে এন স্কোয়ার আছে তো দেখো এন এন একটি ঋণাত্মক ঋণাত্মক হলো তোমাদের মাইনাস ওয়ান টু থ্রি এরকম আসবে তাই তো তো দেখো এটা কিন্তু আমাদের কি মাইনাস এন আছে এন এর মান যদি আমরা টু ধরি তাই তো এন এর মান আমাদের টু ধরলাম তো টু থেকে মাইনাস টু তো মাইনাস টু আর এখানে মাইনাস এন আছে ঠিক আছে মাইনাস টু প্লাস মাইনাসে প্লাস টু আসবে কিন্তু ঠিক আছে ওকে জিরোর সাথে মাইনাস টু গুণ করলে জিরো হবে এটা হবে না এটা হবে না এখানে এন স্কোয়ার মাইনাস টু তার স্কোয়ার হলো চার এটা হবে না তো টু এন ঠিক আছে টু এন এর সাথে এন এর মান আমাদের বসালাম বসাইলাম কি মাইনাস টু তো মাইনাস টু যদি আমরা গুণ করি তো মাইনাস ফোর আসলো দেখো দেখো এন হলো একটি কি ঋণাত্মক ঋণাত্মক মান কি হলো আমাদের টু ধরে নিলাম ঠিক আছে মানে এন এর মান হলো আমাদের মাইনাস টু কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যে জিরো জিরোর সাথে কিন্তু কোনোদিনও হবে না ঠিক আছে নিম্ন মানে ক্ষুদ্রতম মান এরপরে আস আমাদের অপশান আছে কত যেখানে আছে যে মাইনাস এন আসি তো মাইনাস আমাদের বসাই দিলাম এন এর মান হলো মাইনাস টু তো আসলো আমাদের প্লাস টু প্লাস টু একটি কি ধনাত্মক মান এটা কখনো হবে না বি নম্বর অপশানে সি নম্বর অপশান আছে আমাদের কি টু এন ওকে তো টু এন এর মান হলো two into minus two equal হলো মাইনাস ফোর এটা কিন্তু মাইনাস ফোর মানে এটা ঋণাত্মক কিন্তু অবশ্যই কিন্তু ক্ষুদ্রতম অবশ্য কিন্তু ঠিক আছে এরপরে আসবে এরপরে আছে এন স্কোয়ার তো এন স্কোয়ার মান হলো তোমাদের আমার এন হ্যাঁ, এর মান হলো মাইনাস টু তার স্কোয়ার দেখো স্কোয়ার যদি হয় মাইনাস টু তা প্লাস ফোর হয় ঠিক আছে দুই দুনা চার হয় তো এটা কিন্তু একটা ধনাত্মক ধনাত্মক মানে কিন্তু বৃহত্তম মান আসলো মনে করো এটা কিন্তু ক্ষুদ্রতম দেখো মাইনাস ফোর একটি ঋণাত্মক বাট এটি ক্ষুদ্রতম মান আসলো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে টু